আজকের বিষয় হচ্ছে কিভাবে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করে মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং করতে পারি সে প্রসেসটা আজকে দেখব কারণ হচ্ছে এখন মানে ইউটিউবের মতো কিন্তু ফেসবুকও কিন্তু এখন অ্যাডসেন বা আমরা যেটা বলি মনিটাইজেশন অন করে দিয়েছে তো আমরা যদি এই কাজটা করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আর্ন করতে পারবো আর জানি যে একটা ভিডিও ইউটিউবে যদি এক মিলিয়ন ভিউ হয় সেটা ফেসবুকের মাধ্যমে কিন্তু দশ মিলিয়ন তিন মিলিয়ন মানে তিন গুণ চার গুণ কিন্তু বেশি হয় ফেসবুকে কারণ এখন ফেসবুকের সব অডিয়েন্স এখন কিন্তু ফেসবুকে ধীরে ধীরে মুভ করতেছে তো আমরা যদি ফেসবুকের মনিটাইজেশনে যদি আমরা কাজ করতে চাই তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্যই দরকার হবে কারণ আমরা আজকে দেখব কিভাবে মানে ফুল প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে হয় এবং কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো মানে র্যাঙ্কিংয়ের দিকে যাবে সেটা আমরা কিন্তু আজকে দেখব তো এর জন্য আমরা যেটা করব তো আমরা এখানে চলে যাব আমাদের এটা হচ্ছে আমাদের ফেসবুক একটা ফেসবুক অ্যাকাউন্ট তো আমরা অ্যাকাউন্টে চলে আসব আসার পরে তো আমরা চলে যাব হচ্ছে আমাদের পেজে আমরা যে পেজে থাকব আমাদের যে পেজে আমাদের কাজটা করতে হবে যদি পেজ যদি না খুলতে পারেন আমাদের বিজনেস পেজ খোলার অথবা এটার অ্যাকাউন্টটা রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো আমরা চলে যাব ফেসবুক পেজ আপনার যেখানে থাকতে পারে আপনার এখানে থাকতে পারে প্রোফাইলের সেটিংয়ের এখানেও থাকতে পারে কারো এখানে আসে কারো এই জায়গায় আসে তো আপনাকে একটু খুঁজে দেখতে হবে কারো উপরের দিকে থাকে এই বিজনেসের পেজের অপশন অপশনটা তো আমাদের পেজের অপশনটা নিচের দিকে রয়েছে তো আমরা যেটা করব তো আমরা যেটা করব এখান থেকে আমাদের পেজে চলে যাব আমার পেজ হচ্ছে ফ্রিলান্সার রাজু তো আমি এই পেজে আসলাম আসার পরে এবার দেখেন এখানে লেখা আছে ক্রিয়েটর স্টুডিও সবারই এটা পাবেন পেজে আসার পরে বাম দিকে এখানে পাবেন ক্রিয়েটর স্টুডিও আর যদি এটা না থাকে তাহলে আপনাকে অবশ্যই সার্চ করতে হবে ফেস ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর অথবা লিখতে পারেন Facebook Facebook dot creator creator studio এটা লিখলেই আপনারা পেয়ে যাবেন যে দেখেন আমি লিখছি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখছি প্রথমেই দেখেন একটা ফেসবুক পেয়ে গেছি আমরা এই ক্রিয়েটর স্টোরিটা পেয়ে গেছি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আমার আমি যে জায়গায় আছি বর্তমানে সেম জায়গায় কিন্তু আপনারাও চলে আসতে পারেন ধরেন আমি ক্রিয়েটিভ স্টুডিও আমি ক্লিক করলাম এখানে ক্লিক করে ফেললাম ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে বা এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে তো এটা হচ্ছে আমাদের ক্রিয়েটর স্টুডিও ড্যাশবোর্ড আর এটা হচ্ছে একই সেম দেখছেন সেম ড্যাশবোর্ড শুধু এখান থেকে আপনাকে পেজটা সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে আপনি কোন পেজে কাজ করবেন তো আমরা যেহেতু পেজ থেকে আসলাম আমাদের আর পেজ সিলেক্ট করার কোনো দরকার নাই তো আমরা এখান থেকে আমাদের সিলেক্ট করা হয়ে গেছে দেখেন একটা পেজ আমরা সিলেক্ট করছি এখানে কিন্তু আরও পেজ আছে যদি টিক মার্ক যদি থাকে ধরেন এটা কিন্তু টিক মার্ক আছে আপনার এখানে তাহলে কিন্তু আপনার ওই পেজটা মেদে মানে সবগুলো পেজে কিন্তু আপনার ভিডিওটা ই হয়ে যাবে ঠিক আছে মানে পোস্ট হয়ে যাবে তো আপনি যেটাতে করবেন সেটা রেখে আরগুলা দরকার নাই টিক তুলে দিবেন তো দেখেন আমি এই ভিডিওটা আপলোড করছিলাম সামনের ক্লাসে তো মোটামুটি দুইশো ভিউ হয়ে গেছে আমি যদি নিয়মিত কাজ করি এখানে তো ভালো ভিউ পাবেন আপনারা যদি আমার টিপসটা ফলো করেন তো আমরা চলে আসলাম আসার পরে আমরা এখানে আমরা দেখেন এখানে কিন্তু ক্রিয়েট এ নিউ লেখা আছে পোস্ট করার একটা অপশন দেখছেন এখানে এখানে করার দরকার নেই আপনারা দেখেন পাশে এখানে আপলোডের একটা অপশন আছে সহজ এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন ক্লিক করার পর মানে আমরা যেহেতু ভিডিও আপলোড করব ক্লিক করার পরে দেখেন এখানে আপনি চাইলে কিন্তু লাইভে যেতে পারেন স্টোরি আপলোড করতে পারেন সব করতে পারেন এখান থেকে তো আপনি কি সিঙ্গেল ভিডিও আপলোড করবেন মাল্টিপল ভিডিও আপলোড করবেন পোস্ট শেয়ার আদার্স ই লাগবে ওইটা করতে হবে না আমাদের মাল্টিপল ভিডিও আপলোড করবো না মানে আমরা একসাথে অনেকগুলো ভিডিও আপলোড করতে পারবো সেটা দরকার নেই আমাদের সিঙ্গেল ভিডিও আপলোড করবো আমরা সিঙ্গেল ভিডিওটা ক্লিক করে ফেললাম ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে আমরা আমাদের ভিডিওটা আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ইনস্টাগ্রাম ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং টুইটারিল কীভাবে আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিংটা করতে পারেন সেটার সম্পূর্ণ টুইটারিলটা আছে আপনি চাইলে এই কাজটা শিখে আমাদের এই ক্লাসটা করে কিন্তু ইনকাম করতে পারবেন ফাইবার থেকে তো আমার ভিডিওটা আপলোড হচ্ছে আমার যেহেতু এখানে বাংলা দিয়ে আমি চাচ্ছি যে বাংলা দিয়ে মার্কেটিংটা করবো আর কি তো আমি এত কিছু লাগবে না আমি শর্ট করে ফেলি তো এটা আমি বাংলা করে দিই দেখি Instagram marketing Bangla tutorial okay দুই লাগবে না তো আমার যেহেতু ক্রিয়েটর স্টুডিও এখানে আছে তো আমার এটা ই হচ্ছে অ্যাক্সেস হচ্ছে ওকে আপলোড হচ্ছে তো আমি এখানে একটা টাইটেল দিতে চাচ্ছি ধরেন আমি এই টাইটেলটা দিয়ে দিলাম ইনস্টাগ্রাম মার্কেটিং বাংলা টিউটোরিয়াল আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন তো কীভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন ইত্যাদি ইত্যাদি মানে চমৎকার একটা আপনাকে টাইটেল দিতে হবে ঠিক আছে যেটার দিকে মানুষ একটু আকৃষ্ট অথবা আপনি এটা দেওয়ার পর আপনি আরও যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন তো কখনো কখনো আপনি এটাই আবার ডিসক্রিপশনে ইউজ করবেন আমরা যেমন ইউটিউবে ইউজ করি তো আপনি এটা ইউজ করতে পারেন করে আপনাকে যেটা করতে হবে এটা ডিসক্রিপশনে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কখনো কখনো আপনার টাইটেলটা শো করবে না তখন আপনি প্রবলেমে পড়তে পারেন এখানে আপনি ডিসক্রিপশন লিখলেন আমাদের যেমন ইউটিউবের ডেসক্রিপশন আছে আমরা ওই ডেসক্রিপশনটা চাইলে কপি করে আনতে পারি যে আমি তো আমরা ইউটিউব থেকে একটা মানে ডিসক্রিপশন কপি করি কপি করে আমরা এখানে আনি ঠিক আছে তো আমরা যেহেতু এখান থেকে আনি ওকে আমি এটাতে কিছুক্ষণ আগে ভিডিও আপলোড করছি এই ডিসক্রিপশনটা সম্পূর্ণ কপি করে ফেলি তো আমরা এডিট মোডে চলে গেলাম এডিটের অপশনে থেকে আমি এই ডেসক্রিপশনটা সম্পূর্ণ কপি করলাম তো আমরা এই ডেসক্রিপশনটা হলে আমার হবে বাকিগুলো আমার লাগবে না তো আমি এখানে আমার এই ডেস্ক এইটুকে আমি কপি করে ফেললাম কপি করে আমি এটা কপি করলাম আবার কপি করি ঠিক আছে কপি করে এটা কেটে দিলাম তো কপি করার পর এবার আমি এখানে আমার এটা পেস্ট করে দিলাম তো দেখেন পেস্ট হচ্ছে না আমি কন্ট্রোল বি দেওয়া পেস্ট করে দিলাম তো পেস্ট করার পর এবার দেখেন আমার কিন্তু সুন্দর একটা ডেসক্রিপশনটা লেখা হয়ে গেছে একটা টাইটেলে লেখা গেছে এবার এই অপশনটা দেখেন একটু আমরা যদি এখানে যাই এই অপশনটা দেখলে এখন কিন্তু মানে ফাইবার সরি ফেসবুক কিন্তু এখন এরকম অপশন করছে আপনি চুজ ফ্রেম আপলোড ইত্যাদি করতে পারেন এখানে ট্যাগ দিতে পারেন ওকে আমরা আগে ট্যাগটা করি তারপরে আমরা ফ্রেম ইমেজ এগুলো অপটিমাইজেশন করতে পারবো সমস্যা নাই এটা ওরা বলা হয় থামলেন দেখেন এখন একটু চেঞ্জ করবে চুজ ফ্রেম লেখা আছে আপলোড ইমেজ আপনি চাইলে বাইরে থেকে কিন্তু থামলেন নিয়ে আসতে পারেন এটা সাজেস্ট তারা নিচ থেকে সাজেস্ট করতেছে এটা এটা করে নিতে পারেন তো আপনি যদি চান এরকম করতে পারেন অথবা আপনি চাইলে এরকম আমার মতো করে বাইরে থেকে এই এখান থেকে আমরা কিন্তু ইমেজটা নিয়ে আসতে পারি ওকে আমি বাইরে থেকে নিয়ে আসি এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে আসলাম ইনস্টাগ্রাম মার্কেটিং তো এখানে দেখেন চুজ ফ্রেম এটার অর্থ হচ্ছে যদি আপনার ভিডিও থেকে কোনো অংশ যদি ভালো লাগে সেই অংশটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো আপনি চাইলে এরকম করে দিয়ে দিতে পারেন তো এটা সেভ করে দিলে হয়ে যাবে তো আমি চাচ্ছি না এরকম তো আমার দেখেন এটা হয়ে গেছে আমার ইমেজটা আপলোড হয়ে গেছে আই থিঙ্ক হ্যাঁ হয়ে গেছে তো আপনি এটা হয়ে যাওয়ার পর এখানে ট্যাগ দিতে হবে ট্যাগ যেটাতে আমাদেরকে মানুষ খুঁজে পাবে আমরা যেমন ইউটিউবে আমরা কিন্তু ট্যাগ ইউজ করি দেখেন আমরা যখন ইউটিউবে যাই এটা আমরা দেখি ওকে যখন আমাদের ইউটিউবে চলে আসবেন আপনারা যখন আপনাদের ইউটিউবে আসবেন দেখাই আমি আপনাদেরকে একটা ভিডিও আমি দেখাই আমার যে আমরা ট্যাগটা কোথায় ইউজ করি তো আমরা এটা অবশ্য সবাই জানি ধরেন আমার এখানে প্রায় নব্বই এসি স্কোর আছে প্রায় নব্বই মেবি আমি তো দেখি নাই তারপরেও দেখি মানে এগুলো চেক করার আসলে সময় হয় না তো এই যে দেখেন এখানে এসি স্কোর আটানব্বই দেখছেন একশোর ভিতরে আটানব্বই সর্বোচ্চ এসি স্কোর e এটা তো এটা দেখেন আমরা কিন্তু এখানে দেখেন ভিডিও ট্যাগ এটা ইউজ করছি কিন্তু এখানে আপনার যখন কাজ করবেন তখন কিন্তু আপনি এরকম ইউজ করতে পারবেন না ঠিক আছে তো আপনার এখানে যখন ইউজ করতে হবে তখন আপনি এরকম করতে পারবেন না অথবা আপনি চলে যেতে পারেন কিওয়ার্ড রিসার্চ করার জন্য যেমন ফেসবুক ফেসবুক ট্যাগ জেনারেটর লিখলেও হয়তো পেয়ে যাবেন আপনারা মানে রিসার্চ করার জায়গা তো এটা একটু অন্যরকম আসতেছে আমারটা একটু ইয়া হতে সার্চ করছি তো একটু অন্যরকম আসতে পারে তো দেখি আমি এই দেখছেন যখন আমরা এখানে ফেসবুকেরটা লেখলাম এখানে আমরা লেখি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিং মার সরি আমি মার্কেটিং না দিয়ে শুধু ইনস্টাগ্রাম দিয়ে দিই তাহলে ওরাই বাকিগুলো ফাইন্ড করে দেবেনি আমারও তো টেনশন করতে হবে না ঠিক আছে দেখেন এখানে অনেকগুলো দিছে Instagram Instagram good love like follow ইত্যাদি ইত্যাদি ট্যাগ দিছে তো আমাদের এগুলো নিতে পারেন চাইলে আপনার মতো করে রিসার্চ করে নিতে এই ওয়েবসাইটটা অবশ্য খুব একটা ভালো লাগতেছে না আপনি যদি গুগল থেকে যান গুগলের ওয়েবসাইট থেকে নিয়ে নেন তাহলে আপনি অনেকগুলো পাবেন এই যে এটাও ভালো মনে হয় হ্যাঁ এটা ভেবে ভালো আমি এটা ইউজ করি তো এখান থেকে আপনি ই করতে পারেন জেনারেট করতে করে নিতে পারেন ফেসবুকের জন্য ইউটিউবের জন্য আদার্স অন্য অন্য জিনিসের জন্য আরেকটা আছে এটা আমি দেখি এখানে আছে কি না এটা হচ্ছে maybe keyword research IO keyword keyword research IO ঠিক আছে এটা আমার কাছে বেস্ট লাগে আপনাদের যদি বেস্ট লাগে অবশ্যই এটা ইউজ করতে পারেন তো আমাকে মনে হচ্ছে না এখানে পাবো আমি কারণ আমার হ্যাঁ পেয়ে গেছি তো কারণ হচ্ছে আমি একটু ইয়াহু আমার একটু ব্রাউজারে সমস্যা হয়েছে ইয়া হতে সমস্যা করতেছে তো এখানে দেখেন ফেসবুকেরটা পাওয়া যাচ্ছে না ওকে ফেসবুকে না পাওয়া গেলে কিছু করার নাই আপনি ওইখান থেকেও নিতে পারেন আদার্স অন্যগুলো নিতে পারেন তো আমরা আমাদের মতো করে ইউটিউব থেকে যদি কপি করি তাহলে ধরেন এখানে আমি দেখি আমাদের ইনস্টাগ্রামের কী কী কিওয়ার্ড ইউজ করছি সেগুলো কিন্তু আমি কপি করে এখানে দিয়ে দিতে পারি দেখি ইনস্টাগ্রামের ক্লাসটা ওকে এটা আমাদের ইনস্টাগ্রামের ক্লাস ঠিক আছে তো আমরা যেটা করব এখান থেকে আমাদের যে মানে টার্গেটেড কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা কপি করব ইনস্টাগ্রাম মার্কেটিং ওকে এটা আমরা কপি করি কপি করে এখানে আমরা পেস্ট করব পেস্ট করার আগে অবশ্যই এখানে কোনো স্পেস রাখা যাবে না ঠিক আছে লাগাই দিতে হবে আর এটা এম ইউজ মানে এম ছোটো হাতে সবগুলো ঠিক আছে আর এখানে ফার্স্ট টাইমে আপনাকে হ্যাশ ইউজ করতে হবে ঠিক আছে এটা হ্যাশ ইউজ করলেন এটা একটা হয়ে গেল ঠিক আছে একটা হয়ে গেল আবার আপনি আরেকটা কপি করতে পারেন তো আমি একটু টাইটেলটা দিছি এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং ওকে এটাও কপি করে ফেলি বাংলাটা দিবেন কিভাবে এটা দেখার জন্য আমি এখানে দিলাম আপনি প্রথমে হ্যাশটা ইউজ করবেন তারপরে আপনারা এখানে এখানে স্পেসটা না দিয়ে আটকে দিবেন ওকে এবার দেখেন নিচে শো করতেছে নিচেরটা ফলো করবেন তো ইনস্টাগ্রাম মার্কেটিং হয়ে গেল তারপর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটাও আপনি কপি করতে পারেন কারণ আমাদের যেমন ইউটিউবে মানে স্পেস হয় কিন্তু এখানে কিন্তু কখনো স্পেস হবে না ঠিক আছে তো কেয়ারফুল এটা আপনাকে দিতে হবে নয় কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না তো র্যাঙ্ক করার জন্য অবশ্যই আপনার এটা ফলো করতে হবে আমার টিক্সটা আর যদি না করেন পরবর্তীতে আপনি বুঝে নিত কী হবে তো যাই হোক আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিয়ে সার্চ করতে পারি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিয়েও কেউ কেউ সার্চ করতে পারে আমরা ইনফ্লুয়েন্সারের সাথে যারা টার্গেটেড আগ্রহ তাদেরকে আমরা এখানে দেখাতে পারি তো যারা যারা ইনফ্লুয়েন্সার এবার আমরা আরও কিছু ইউজ করতে পারি যেমন digital marketing digital digital marketing marketing marketing okay আরেকটা দিতে পারি আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স অথবা দিতে পারি make money online make money money online ঠিক আছে এটাও আমরা ইউজ করতে পারি তো হয়ে গেছে মোটামুটি আরেকটা হয়তো ইউজ করতে পারবো তো আর কি ইউজ করা যায় ফেসবুক ডিজিটাল মার্কেটিং ওকে আমি digital digital digital digital marketing core দিয়ে দিই মার্কেটিং কোর্স ওকে হয়ে গেছে আমাদের আরও কিছু ইউজ করা যাবে মানে আমি তাহলে ফেসবুক মার্কেটিং দিয়ে দিই অথবা social media social media media course course social media course তারপরে আরেকটা ইউজ করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওকে তো social media marketing marketing okay I think আর মনে হয় লাগবে না মোটামুটি দিয়ে ফেলছি ওকে হয়ে গেছে দেখি আরেকটা ইউজ করা যায় কিনা তো আমরা দিতে পারি ফাইবার ইউজ করি আমরা যেহেতু ফাইবারে কাজ করি ফাইবারের এখানে লোক থাকতে পারে ফাইবার ট্যাগের সাথে তো এদের টার্গেট করতে হবে ফাইবার হবে না ঠিক আছে তো আমাদের ট্যাগ হয়ে গেছে এখানে মোটামুটি এক দুই তিন ছয় সাত আটটা ট্যাগ আমরা ইউজ করতে পারলাম এবার আমরা এখান থেকে আমরা চলে যেতে পারি নেক্সটে তো নেক্সট করার পরে এবারে আমরা অপটিমাইজেশন সেটিংয়ে চলে আসছি অপটিমাইজ আপনি চাইলে এখান থেকে সেটিং করে নিতে পারেন যে আপনি কোন তুরি দেখাইতে চান ঠিক আছে তো এটা যদি চান করে নিতে পারেন আপলোড ক্যাপশন ক্যাপশন যদি আপলোড করতে চান করে নিতে পারেন তারপরে আছে হচ্ছে আপনার ভিডিও অপটিমাইজেশন ওই যে আমরা যেটা বলছিলাম প্রথম দিকেই আছে এটা তো এটা আমাদের লাগবে না তো এটাও আমরা কমপ্লিট করে নেক্সটে চলে যাব নেক্সটে চলে যাওয়ার পর এবার এটা এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে এটার মানে কি হ্যাঁ ডিস্ট্রিবিউশন আপনার কোন কোন মাধ্যমে আপনার এই পোস্টটা শেয়ার মানে দেখাবে তারা যদি আপনি এখানে থেকে যদি টিক মার্ক করা না থাকে তাহলে আপনি অবশ্যই টিক মার্ক করে দিবেন কারণ এখানে বলতেছে নিউজ ফিড আপনার ফেসবুকের নিউজ ফিডে দেখাবে তারপরে ওয়াস শো ওয়াস মানে ভিডিও যেখানে পাবলিশ হয় সেখানে দেখাবে আর এগুলা অন্য কিছু দেওয়া আছে এগুলা লাগবে না আপনারা এই তিনটাই দিয়ে নেবেন বাকিগুলো যেরকম আছে এরকমই থাক তো প্রিমিয়াম শিডিউল সেপ্ট ওকে তো আমাদের এটা আমরা অন করতে পারি allow the order space boost তুমি কি মানে বুস্টে যে আমরা যখন আমরা সার্চ করতে পারি অদার স্পেসে মানে allow other space to post মানে আপনি যদি অন্য কোনো পেস্টে মানে পেজে যদি পোস্ট করতে চান একসাথে সেটাও করে নিতে পারবেন এখান থেকে আপনার পেজটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে তো এটা আমি চাচ্ছি না এরকমই থাক তো এটা হচ্ছে অ্যাড এ প্লে লিস্ট অবশ্যই আপনাকে প্লে লিস্টটা ফলো করতে হবে প্লে লিস্ট যদি না থাকে প্লে লিস্ট তৈরি করতে হবে তো আমার এটা তো ফ্রিলান্সার রাজু আমার এখানে প্লে লিস্টের জন্য আমি এখানে এ প্লে লিস্টে ক্লিক করব তো এখানে আমি লিখতে পারি ইনস্টাগ্রাম অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি চাচ্ছি যে আমার যতগুলো পোস্ট আছে মানে কাজ আছে সবগুলো সোশ্যাল মিডিয়ার মার্কেটিংয়ের মাধ্যমের ভিতরে চলে যাবে তো আমি এখানে লিখি social media media marketing marketing course course okay তো হয়ে গেল আপনি চাইলে এখানে ডেসক্রিপশন লিখতে পারেন এদার একটা ইমেজ দিতে পারেন যেমন আমাদের আমরা যখন এখানে ধরেন প্লে লিস্ট তৈরি করি আমাদের ইউটিউবে তো প্লে লিস্টের মতো করে আপনি একটা ইমেজ শো করাইতে পারেন ঠিক আছে ধরেন আমরা যখন প্লে লিস্টে যাই দেখেন আমার প্লে লিস্টে যখন আসলাম তখন দেখেন প্রথমে একটা ছবি কিন্তু এখানে শো করতেছে তো এই প্লে লিস্টটার এটাতে যেটা আমি শো করাইছি সেটা কিন্তু শো করতে হবে এখানেও সেম কথা আপনি চাইলে ইমেজটা শো করতে পারেন ওকে আমি এটাই চাচ্ছি যে আমার আদার্স অন্য কিছু লাগবে না আমি শুধু প্লে লিস্টে তৈরি করলাম প্লে লিস্টটা করে আমি এখান থেকে আবার এসে সিলেক্ট করে দিলাম কোর্স ওকে হয়ে গেছে তো এবার আমরা দ্বিতীয়টা ট্র্যাকিং আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি বেস ট্র্যাক করতে পারেন তো আমরা দেখি ভিডিও টাইপ দিতে পারি হচ্ছে কি দেওয়া যায় ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং দেখে আছে কিনা ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মেবি নাই ওকে এখানে আমরা ইউজ করতে পারি ক্যাটাগরি টেকনোলজি সায়েন্স সায়েন্স কি লেখা যায় science okay S C I N EN C science and technology na T E C S O L লজি na L O L O G Y science and technology এখানে টেকনোলজি ভুল হয়েছে আমরা এটা কপি করে ফেলি এটা ভুল হয়েছে লেখাটা টেকনোলজির বানামটা এরকম না একটা লজি হবে ঠিক আছে লজি টেকনোলজি এক সেকেন্ড আমার মনে হয় এটা বানামটা সঠিক আমার মনে পড়তেছে না আমরা এখানে আসি এখানে এসে দেখি টেকনোলজি বানামটা কোনটা ওকে দেখেন আমি এখানে গুগল থেকে নিয়ে নিলাম তো আসলে আপনি কোনো কিছু না পারলে সমস্যা নাই সব কিছু এখান থেকে নেওয়া যাবে ঠিক আছে কোনো টেনশন করার কিছু নাই তো এটা আমি দিয়ে দিলাম দিয়ে সার্চ করলাম চাইলে আপনি আরও অনেক কিছু আদার্সগুলো ইউজ করতে পারেন ভিডিও আবার আমি দিতে পারি social media marketing social social media media marketing marketing okay এটা দিয়ে দিলাম তারপরে আপনি ইউজ করতে পারেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইউজ করতে পারেন তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিই ডিজিটাল ডিজিটাল যেহেতু আমাদের সাথে ডিজিটাল মার্কেটিং যায় ডিজিটাল মার্কেটিং এখানে দিতে পারেন তারপরে দিতে পারেন দিতে পারেন হচ্ছে Instagram marketing Instagram marketing marketing ঠিক আছে ইনস্টাগ্রাম মার্কেটিং তারপরে ফেসবুক মার্কেটিং মানে যা যা আছে আর কি সব দিয়ে দিই আমি ঠিক আছে যারা এইগুলোর সাথে কানেক্টেড তারা তাদের কাছে চলে যাবে তো online course online course course দিয়ে দিলাম ওকে হয়ে গেছে আর কিছু লাগবে না এটা আমরা ডান করে দিই ডান করে এখানে এটা আমরা চাইলে রাখতে পারি না চাইলে না রাখতে পারি ওকে অপশনাল তো এটা আমরা চাচ্ছি না দরকার নেই আমরা এইটুকুই অ্যানাফ ঠিক আছে এইটুকুই অ্যানাফ তো আমরা বাকিটুকু করে ফেললাম তো আমরা এটা কিন্তু এখন উপরে দেখে কিছু অপশন আছে প্রিমিয়াম শিডিউল এটার মানে হচ্ছে কি আপনি চাইলে শিডিউল করে রাখলে আপনার ভিডিও যখন মনে করেন সময় হয়ে যাবে আপনি যে সময়টা অ্যাডটা মানে ভিডিওটা পোস্ট করতে চান সে টাইমে এই ভিডিওটা অটোমেটিকলি ওইখানে লাইভ হবে ঠিক আছে লাইভ হবে দেন ওইখানে লেখা থাকবে প্রিমিয়াম লাইভ অথবা প্রিমিয়াম ঠিক আছে এটা লেখা থাকবে আর এটা হচ্ছে শিডিউল আপনি যে টাইমে আপনি পোস্টটা করতে চান সে অ্যাকুরেট টাইমে হতে পারে আর এটা চাইলে আপনি ড্রাফটে রাখতে পারেন এটা আমরা অবশ্য সবাই জানি এটা আমাদের লাগবে না আমরা চাচ্ছি এখনই এটা পাবলিশ হোক তো এটা আমরা করে ফেলবো পাবলিশ তো আমাদের এটা হয়ে গেছে অল একশো পার্সেন্ট তো আমি পাবলিশটা করে ফেললাম তো বলতেছে ডান ঠিক আছে ডান হয়ে গেছে তো আমরা এটা দেখতে পারি তো মোটামুটি হয়ে গেছে কাজ তো এটা একটু প্রসেসিং চলতেছে এটা কোনো সমস্যা না এটা প্রসেসিং চলতেছে প্রসেসিংটা শেষ হবে যে আমার এটাতে কোনো কপিরাইট আছে কিনা সেটা দেখবে আমি অন্য কারো ভিডিও আপলোড করছি কিনা সেটা দেখতেছি ওকে এটা দেখতে থাকুক আমরা এখান থেকে আর লাগবে না আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই পোস্টটা আমরা আমাদের পেজের ভিতরে পেয়ে যাব তো আমরা পেজে চলে আসি ডাইরেক্টলি ব্যাক করে ফেলি আমি ব্যাক করে ফেলি ফেসবুকে চলে যাই তো এবার আমি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে এসে এবার দেখি কতক্ষণ সময় লাগে আর কি আমাদের যদি অপেক্ষা করার সময় নাই তারপর এইটা অপেক্ষা করি আমরা কিছু করার নাই ঠিক আছে তো হয়ে যাবে আশা করি খুব দ্রুতই হয়ে যাবে লেট হবে ওকে সমস্যা নেই এইভাবে আপনাদেরকে ভিডিওগুলো পাবলিশ করতে হবে ওকে ক্লিয়ার সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ